অঙ্ক দেখে আছে রে আরে মা বোন তো আছে তুই নাই চলে আয় না তোরই কমিয়েছে রে আয় মুখটা দেখা না একটু জানে মান মুখটা দেখাও কমরটা দেখাচ্ছে মুখটাও দেখাও একটু মোর বেটিটা এলাও নাই রে খেলতে কুলতে এলাও আসে না কি যে খবর এত রাতি হয়ে গেল ঢোলখা পাচ্ছি কুন্না কুন্লা রে চল তো মাঝে পাকলা খান চল আসবি কিরে তোমার ঘরের মা বই নাই তোমার কি করছে না হ্যাঁ? আরে এই তোমার কি হ্যাঁ তোমার সব তো বাবা ফোন করতে তো ফোন কর ফোন করতে আর ফোন কর রে দেখু তো ফোন কর হ্যাঁ, হ্যালো হ্যাঁ, হ্যালো হ্যালো

কারে বাবু কারে হ্যাঁ। তোমার বেলা তোমার চাকরি বেটি না হলে তোমাকে বুঝিবে নিলা তোমার বেটি হলে ঠিক বুঝলে আমার বেটি হলে আমার প্রেম দায়িত্ব দিন হয় সেই হবে আর বাউ কিন্তু সেই আছে পড়া কি ঠ্যাংরা ভাঙে দেখো তোমার দম আছে ভাঙে আছে এরপর দেখো তোমার বেটি বাড়ি দুইবে না কোন দিন যাবে তোর তোর বেটি না তোর বেটি গেছে না পালায় না যা পালায় দেখো তারপর হ্যাঁ, বেটি নেভিটা দেখাতে না সবাই ফিদা হবে রে শুন না শুন না বাউ কত গরম মালটা কমরটা সেই গেছে একদম লাচিলা কমর ওই শালা ওই তোর